সারা দু চোখে ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন এত ডাকি তবু কেন সারা দাও না কোথায় আছ কেমন আছ এত ডাকি তবু কেন সারা দাও না সারা তো চোখে ঘুম ছিল না মনে খুব পারছিল তোমাকে মা কোথায় ছ কেমন আছ এত ডাকি তব কেন সারা দাও না কোথায় ছ কেমন আছো এত ডাকি তব কেন সারা দাও না মা যখনই মনে পারে তোমার কথা কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা যখনই মনে পরে তোমার কথা কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা তোমার কথা ভেবে কত কেঁদেছি তবু কেন একবার ফিরে আসো না মা সারা দু চোখে ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছ কেমন আছ এত ডাকি তবু কেন সারা দাও না কোথায় কেমন এত ডাকি তবু কেন সারা দানা মা লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে সাদা শাড়ি পরে পরিবেশে লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে সাদা শাড়ি পরে মাগো পরিবেশে রাতলে দেখি মাগো ওই চাঁদকে কিন্তু তোমায় মাগ কেন দেখি না মা